মদিনা এমন ভিতরে আমার একটা মসজিদ আছে যে মসজিদ আমি নিজ হাতে নির্মাণ করেছি মসজিদে নবী যেখানে আমার রওজা শরীফ আছে আমার মসজিদ এটা আমার হাতের গড়া আমার মসজিদ তোমরা একটু আমার মসজিদে যাইও আমি নবী উম্মতের জন্য আমি একটা মসজিদ বানিয়েছি এটি হলো মসজিদে নবী لا تشد الرحال إلا إلى ثلاثة مساجدا তোমরা আমার উম্মতেরা তিনটা মসজিদের দিকে বেশি বেশি গমন করবে তিনটা মসজিদে তোমরা গমন করার জন্য চেষ্টা করবে এক নম্বর হলো আল মসজিদুল হারাম এক নম্বর হলো কাবা শরীফ মসজিদ হারাম দুই নম্বর হলো নবীজি বলেন ও মসজিদি হাজা মদিনাই মনোয়ারার ভিতরে আমার একটা মসজিদ আছে যে মসজিদ আমি নিজ হাতে নির্মাণ করেছি মসজিদে নবী যেখানে আমার রওজা শরীফ আছে আমার মসজিদ এটা আমার হাতের গড়া আমার মসজিদ তোমরা একটু আমার মসজিদে যাইও আমি নবী উম্মতের জন্য আমি একটা মসজিদ বানিয়েছি এটি হলো মসজিদে নবী তোমরা আমার মসজিদটা দেখবা আমার মসজিদে আসবা আমার মসজিদে ভ্রমণ করবা ও মসজিদি হাজার তিন নম্বর হল ওয়াল মসজিদুল আকসা তিন নম্বর হল মসজিদ আকসার এই তিনটা মসজিদে তোমরা ভ্রমণ করবে তিনটা মসজিদে বেশি বেশি যাবে এক নম্বর আল মসজিদুল হারাম দুই নম্বর হল আমার মসজিদ মসজিদে নবী তিন নম্বর হল আল মসজিদুল আকস উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ তারা যখন মদিনা শরীফে যাবে মদিনায় মোনাওয়ারাতে যাবেন ওই উম্মত কতই না ভাগ্যবান মদিনায় মোনাওয়ারা হচ্ছে পৃথিবীর একটি আল্লাহর অতি প্রিয় জায়গা যেই জায়গাকে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজির সারা জীবনের জন্য নবী শুয়ে থাকার জন্য রওজা হিসাবে আল্লাহ কবুল করেছেন ওই মদিনা আগে ছিল এটি সাধারণ একটি শহর ছিল আমার নবী যে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে এসেছেন মদিনাই মোনাওয়ারাতে এসেছেন আল মদিনাতুল মোনাওয়ারার অর্থ হলো আলোকিত শহর যখন মদিনা শরীফে ইসলামের আলোকবর্তিকা আমার নবীজি যখন মদিনাতে আসলেন মদিনা মোনাওয়ারা হয়ে গেলেন মদিনা আলোকিত হয়ে গেলেন অথচ সৌদি আরবের মধ্যে আরো ভালো ভালো জায়গা আছে জেদ্দা আছে রিয়াজ আছে সৌদি আরবের রাজধানী কিন্তু রিয়াজ মদিনাই মোনাওয়ারা হতে পারে নাই জিদ্দা মদিনাই মোনাওয়ারা হতে পারে নাই আমার নবী যে হিজরত করে যেই জায়গাতে এসে আমার নবী নিজের হাতে মসজিদ বানালেন ওই জায়গাকে বলা হয় আল মাদিনাতুল মনোহরা আলোকিত শহর ওই মদিনা শরীফের যে বান্দা যাবে সেই কতই না সৌভাগ্যবান ওই মসজিদে সেই যাওয়ার পরে সর্বপ্রথম কি করবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك এই দোয়াটি পরে আমার নবীর মসজিদে প্রবেশ করলো সেই কতই না ভাগ্যবান আর যে বান্দা আমার নবীর মসজিদে প্রবেশ করে যদি সেই কোনো নামাজ আদায় করে আমার নবীজি বললেন যে আমার উম্মত আমার মসজিদে গিয়ে নামাজ পড়ল ওই বান্দার নামাজের সবাব অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে আমার আল্লাহ পাক হাজার গুণে সবাব দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه আমার নবীজি বললেন আমার উম্মত আমার হাতের বানানো মসজিদে গিয়ে নামাজ আদায় করল আফজালু মিন আলফি সালাতিন ফি মা সাওয়াহু ইল্লাল মসজিদ আল হারাম মসজিদ হারাম মসজিদে হারাম বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য সকল মসজিদের থেকে হাজার গুণে সোয়াব আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মতের আমল ময়দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বরং সুবাহ ওই বান্দা কতই না সৌভাগ্যবান আমার নবী নিজের হাতের গড়া মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে মদিনা শরীফের ভিতরে একটা জায়গা আছে হজরত আবু হুরাইরা থেকে হাদিস বর্ণিত নবীজি বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন জান্নাহ আমার যে মদিনা শরীফের মদিনা শরীফের যে মসজিদের মেহরাব আছে মিম্বার আছে ওই মিম্বর থেকে আমার যে হুজরা শরীফ আছে যেখানে আমি আরাম করতেছি শুয়ে আছি ওই মেহরাব থেকে আমার শুয়ে থাকার আরামের জায়গার মাঝখানে যেই জায়গাটা আছে ওই জায়গাটা হলো জান্নাহ জান্নাতের একটা টুকরা পৃথিবীতে যদি জান্নাতের অংশ দেখতে চাও আমার মেহরাত থেকে আমার রওজায়ে পাক পর্যন্ত যেই জায়গাটা আছে ওই জায়গাটাকে তোমরা দেখে নাও এটা হলো জান্নাতের একটি টুকরা উচ্চ বরং বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন কেমতের ময়দানে তোমরা দেখবে আমি উম্মতকে হাউজাই কাউসারের পানি পান করাচ্ছি আমার হাউজাই কাউসার কোথায় হবে যদি দেখতে চাও আমার নবী বলেন অমিম্বারি আলা হাউজি আমি যেই জায়গায় দাঁড়ায়া খুদ্া দিতাম যেই জায়গায় দাঁড়াইয়া ওয়াজ করতাম নসিহত পেশ করতাম ওই জায়গায় হবে আমার হাউজে কাউসার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো উচ্চ আওয়াজ দিয়ে বলুন এবার আপনি সেখানে জান্নাতে গিয়ে দুই রাকাত নামাজ যদি আপনার কপালে থাকে কতই না সৌভাগ্যবান মোহাম্মদ জন্মগ্রহণ করেছি আমার বাড়ি হলো বাংলাদেশে আমি হাজার মাইল পাড়ে দিয়ে আজকে প্রথমবারের মতো আমি আপনার দরবারে আপনার রওজায় পাকে সালাম দিতে এসেছি এর চেয়ে সৌভাগ্যবান বন্দা পৃথিবীতে আর কেউ হতে পারে না এবার নবীজিকে সালাম দিলেন এবার নবীর দুইজন বন্ধু দুই পাশে শুয়ে আছেন হজরতে সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানহু আমার নবীর আর এক পাশে শুয়ে আছেন ইসলামের দ্বিতীয় হলিপা হজরত অমরুল হত্তাব রবি আল্লাহ তালানহু আপনি তাদেরকে সালাম দিলেন তাদের জিয়ারত করলেন এবার আস্তে আস্তে আপনি সেখান থেকে জান্নাতুল বকিতে গিয়ে সেখানে অসংখ্য সাহাবায় কেরাম যারা আবার নবীর ডানে থেকে বামে থেকে যুক্ত সহ্য করেছে আমার নবীকে ছায়ার মতো অনুসরণ করেছে আমার নবীর সঙ্গীদের কবর মা আইসার কবর আজওয়াজে মতো হারাতে সমস্ত কবরগুলো জান্নাতের বকির মধ্যে রয়েছে আপনি জান্নাতুল বকিতে গিয়ে উচ্চ সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر وإنا إن شاء الله بكم لاحقون এর চেয়ে আর সৌভাগ্যবান বন্ধা পৃথিবীতে আর কেউ হতে পারে যে আমার নবীর হাতের গড়া মসজিদে নামাজ পড়লো জান্নাতের একটি টুকরা জান্নাতে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো এবার আমার নবীকে সশরীরে সালাম দিল আমার নবী নিজের মুখ দিয়ে সরাসরি সালামের উত্তর দিল এবার হজরত আবু বকরকে সালাম দিল হজরত ওমরকে সালাম দিল জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবীর সাহাবাদের কবর জিয়ারত করলো তার চেয়ে সৌভাগ্যবান বান্ধা পৃথিবী তার কেউ হতে পারে না উচ্চারণ আওয়াজ দিয়ে আমার নবীজি বলেন উম্মতেরা শোনো মানজারা কবরি ওয়াজাবাত আমার যে কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে আমার নবী যে বলেন উম্মতেরা আমাকে এত বেশি ভালোবাসো লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারো তুমি বিশ্বকাপের ক্রিকেট খেলা দেখার জন্য যেতে পারো আমেরিকা যেতে পারো ফ্রান্স যেতে পারো স্পেন যেতে পারো বান্দা তুমি টাকা কামানোর জন্য অস্ট্রেলিয়া যেতে পারো তুমি ইউরোপ যেতে পারো কেন তুমি আমার মদিনাতে আসতে পারো না আমার রসুল মদিনা শরীফ থেকে ডাক দিয়ে বলো মতেরা একটু আমার কবর জিয়ারত করার জন্য আসো আমার মসজিদ আসো আমার হাতের বানানো মসজিদের দিকে একটু কেন আসো না বন্ধা কেন আসে না আমার নবীজি বললেন যেই বান্দা মানজারা কবরে বাদামতি আমি দুনিয়া থেকে পর্দা করার পরে আমার জিয়ারতের জন্য আমার যে উম্মত আসলো কানা কামান জারানি ফি হায়াতি সেই যেন আমায় আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি যে আমার উন্মত আমার রাউজায় পাকে আসলো আমি জীবিত থাকা আর পৃথিবী থেকে পর্দা করাই কই কথা আমি দুনিয়াতে থাকলে যেমন আমি ওই বান্দাকে দেখতাম আমি এখন ওই দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার উন্মতের সমস্ত তত্ত্ব আমার কাছে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই মদিনা শরীফের ফজিলত যুবক এই ইসলাম প্রচারে ইসলাম প্রসারে এই মদিনা শরীফের গুরুত্ব কতটুকু আমাদেরকে সকলকে জানতে হবে বুঝতে হবে এই মদিনা শরীফের আসলাত এক নম্বর কাজ আমার নবীজির মসজিদে কি পড়া নামাজ আদায় করা সবচেয়ে বড় কাজ ফিহি আমার নবীর হাতের বানানো মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করা ওয়া কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমার নবীজির কবর জিয়ারত করা নবীর দুই বন্ধুর কবর জিয়ারত করে সালাম দেওয়া ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله পাক বলেন আমি আল্লাহ আমার বন্ধুর উপর রহমত বর্ষণ করি ফেরেশতা রহমতের জন্য দোয়া করে কিয়ামত পর্যন্ত তোমরা আমার হাবিবের উপর তোমরা সালাম আর দরদ পাঠাতে থাকবে উচ্চ অবস্থায় দিয়ে বলুন সুবহানাল্লাহ জিয়ারতুল বকির জান্নাতুল বকির জিয়ারত করা তারপরে মসজিদে কুবা মসজিদে নামাজ আদায় করা কত বড় কাজ যদি দুই জাকাত নামাজ করে নামাজ আদায় করে কেউ যদি যদি সোয়াব অর্জন করতে চাই হজের সোয়াব যদি অর্জন করতে চাই আমার নবীজি বলেন সেই যেন আমার মসজিদে কুপাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ كان النبي صلى الله عليه وسلم ياتي কুবাইন আমার নবী হাদিসের মধ্যে বলেন আমার নবীজি মসজিদে কুবাতে যেতেন রাকিবান ওয়া মাশিয়ান কখনো কখনো নিস্পায়ে হেঁটে যেতেন আর কখনো কখনো গোড়া আর উট নিয়ে যেতেন মাসিয়ান ওয়ারাকিবান ইউসাল্লি ফিহি রাকাতাইনি মাঝে মধ্যে আমার নবী মসজিদে কুবাতে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন যারা মদিনা শরীফে যাবে ওই মসজিদে কুবাতে নামাজ আদায় করা এটা এটা আরেক ফজিলতের কাজ উচ্চ অবস্থায় বলুন না সুবহানাল্লাহ এই পৃথিবীর এই জমিনের উপরে মসজিদ হারামের পরে দ্বিতীয় স্থান মর্যাদার মসজিদ হলো আমার নবীর হাতের গড়া মসজিদ আল মসজিদুল নববী এই মসজিদ فبعد أن وصل النبي إلى المدينة كان عليه السلام يصلي حيث تدركه الصلاة আমার নবীজি মক্কা শরীফ থেকে আমার নবীজিকে যখন তাড়িয়ে দেওয়া হলো আমার নবী সাহাবিদেরকে নিয়ে হিজরত করে মদিনা শরীফে আসলেন মদিনা শরীফে যেখানে নামাজের সময় হতো সেখানে আমার নবীজি নামাজ আদায় করে নিতেন ওবাদা আইন এভাবে দুই সপ্তাহ কেটে গেল بدأ النبي صلى الله عليه وسلم بالبحث عن مكان مناسب يبني المسجد فيه এবার আমার নবী দুই সপ্তাহ যাওয়ার পরে একটা সুন্দর জায়গা খুঁজতেছিলেন যেখানে আমার নবীজি একটা মসজিদ নির্মাণ করবেন একটা কি নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করবেন জায়গা খুঁজতেছে জায়গা খুঁজতেছে কোন জায়গাতে আমার মসজিদটা হলে ভালো হয় কোন জায়গাতে আমি মসজিদ নির্মাণ করলে ভালো হয়